সুন্দর মারা বেশুটি আর যে বাংলাদেশের বড় বড় ব্রিজ যাই একটাও সুপারি পাইলাম না সুন্দর মারা বিষ খেয়ে মরে যাই আর বড় বিষ দিয়ে ঝাঁক মেরে আত্মহত্যা করে আমাদের আর সুপারি আসে না কষ্ট পাই কষ্ট আমার ছেলে খুঁজে না খেয়া নাককে আমার বইহা আছে খাবার তুলে দিতে পারি না কষ্ট লাগে কষ্ট কদিন থেকে ফোনের অপেক্ষায় বইয়া আসি একবারও ফোন আইলো না একটা সুপারি পাইছে উস্তাদ তো এখনো ফেরে নাই ভাই আপনি কে আমি হাতুড়ি দাদা ভাই আপনার নাম তো আমি খুব শুনেছি আপনি কি খুনটা করবেন কিছু মনে করবেন না অনেক প্রেশারে থাকি অনেক খুন করতে হয় তো দাদা মরবেন কিসের জন্য আমার গার্লফ্রেন্ডের কারণে আসেন রেড জানেন চলেন ভাই রেটটা জেনে নি এসো দাদা দাদা হুম হ্যাঁ থানায় দিতে হবে এক একটা রেট বলি হ্যাঁ বুকু আশি হাজার হাতুড়ি পঞ্চাশ হাজার সাথে একটা বোনাস আছে গিরে টিরে ভেঙে দেব মানে তিরিশ হাজার বুটো দিয়ে মায় যেটা দামি জিনিস যেটা দিয়ে কষ্ট হবে সেই জিনিসটা দিয়ে আমার আমার দেন সব থেকে তো দামি দাটা তো দাটা আগের বার পানিতে পড়ে গেছে সেটা তো আপাতত হচ্ছে না এখন চয়েস করেন কোনটাই মরবে ভাই আমার হাতুড়ি মারটাই দেন তো দাদা এটা দিয়ে মারলে না মাথায় মারলে পাশা দিয়ে জানটা উকি মার হ্যাঁ ভাই ওটাই লাগবে ওটাই দেন হ্যাঁ, যা স্বর্গে ভালো থাকি আসিনি নাকি না কমের কোনো বালাই নেই কোনো ঠিক করতে পারছে না অবস্থা খারাপ ওই আমাদের বিলাস কই সেই একদম বেকার হাতে পয়সা কাজও নেই সুপারি কই সাত ধরে কিছুই খুঁজে পাইনি সুপারি চায় না আজি হয় না এও কোম্পানি চলে ডাউন হয়ে গেল ডাক করো ডাক দেখা যাক আইছে আমার তো মানুষ এমনি এমনি খোঁজে না তুই কি জানি খুঁজছি বল ভাই মরতে চাই ভাই মরতে চাই কি কারণে মরতে চাস আগে সেই কারণটা বল আমার একটা কুকুর মরে ভাই আপনি ঠিকই বলেছেন আপনার খুঁজে পেতে আমার লেট হয়ে গেছে তাহলে তুই রক্তক্ষরণ করে মরবি না বিনা রক্তক্ষরণে মরবি আগে তাই বল যেটা কষ্ট বেশি সেটা মারবেন ভাই এখন তুই যদি বেশির কষ্টই মরিস তাহলে একটু রেট বেশি পড়তে পারে বাজেট কত বল আগে বাজেট কত বল আমি ছোটবেলায় ভাই হবে না ভাই হবে না বসের সাথে কথা তুই কোন আপনি আমার তো ওই কাজ নাই আমার কাজ হচ্ছে পিলাসে আমার নাম পিলাস বাবু কাজ পিলাস আমি কাজ করি পিলাসে ওই কান কান কেটে দেওয়া হাবি যাবি আন্ডিশন দেওয়া ভাই তাহলে কালকে কনফার্ম ভাই থাকলে তাহলে কথা বিকেল চারটে সময় নেওয়ার চড় হয় না ঠিক আছে বাবু তোমার তো খোঁজ নেই পাইছো কোথায় বাস্তলায় রেটটা ঠিক করেছো তো আর হ্যাঁ, রেটের বিষয় দেড় লাখ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কাজ হয়ে যাবে না আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রেখে দিলাম আচ্ছা। সুপারি দেড় লাখ জায়গা রুটির বাসটা আজকে হাতুড়ি দিয়ে মার্ডার করলাম তো আজকে খাইতে হবে খাওয়া দাওয়ার পর আজকে আর হচ্ছে না কালকে হবে হ্যাঁ বলে দিও কালকে আচ্ছা, গেল তাদের আসতে পারলাম এখনো আসলে না তারা টাকা মেকা দিয়ে আসলে এখন আসলে না ক্লাস বাবু বললে চারটির সময় হবে মনে হয় হাতুড়ি দাদা দেরি করছে কোনো সমস্যার ভেতর পড়েছে চারটি তো বেজে গেছে এখন আসলো না কেন হালা তোর গান এত হালকা দু ঘাসা মারতেই গেল দু ঘাসা সবের হাতে পড়ি গেলি গান কি পুঁটি মাছেন নাকি হালা আরে হালা দাঁড়া নিয়ে হ্যাঁ, কি দাদা হ্যাঁ। আরে তোরই তো খুঁজছি কোথায় যে একটা সুপারি দিলাম কাজ তো কমপ্লিট আরে ও নিয়ে তুই টেনশন করিস না গেছে এই করে আসলাম হ্যাঁ এসে হাত ধরছি এই সময় তোরা ওদাই হলি কি আর কি কেস নেই নাকি খুঁজে খুঁজে দুটোই পাইলাম দুটোই তোমার দিলাম এই দুটোই তোর পেট চলবে না আরো কাজ লাগবে আমার বউ একটা শাড়ি চাইছে এখন শাড়ি দেওয়া লাগবে আমার যে কি হবে সিঙ্গাপুরি সাইকেল শাড়ি আনবে অত বুঝিনি কাজ লাগবে ভাই আমি আপনাদের তো খুঁজছি আপনারা এত কম ছিলেন কাক মাকাবে কম থেকে আসলি আরে আবার আমার সামনে এই চুল ছাড়া মানুষ এইছে এমনি বলো আমার মিরিং দিতে কুপাইতে ইচ্ছা করে চুল হ্যাঁ। কাকলা কি অবস্থা ভাই আমি মরতে চাই টাক এভাবে আমি ফোন করিনি আমার চেম্বারে আয় না ভাই আমার খুব এমার্জেন্সি আমার মরার প্রয়োজন মাসুম কাকেও মারে ওই বললে আর হয়ে গেল পেমেন্ট দেবে কি দাও তাক মানুষ দয়া করলাম থাক তাকে তো মানুষ চোখটা টুকিরা নিয়ে বেশি দিলে পরে হাত ডেলিভারি করবে পেমেন্ট হয়ে যাবে এই তাই বলতে গেলে হয় আমি নগদ পেমেন্ট চাই আর তাছাড়া আর সি যখন দেখ কি করছি দেখ দেখবি আবার কোনো নেক্সট ভিডিওয় 立ててるんですよ